এই ওট ওট ওট ব্লগ আছে ব্লগ এই তো একটা তা আমি একটুখানি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে চুলের অবস্থা খারাপ কারণ সারা রাত তো ঘুমাই হেভি বাজেভাবে এই একবার এই সাইড একবার ওই সাইড করতে করতে তুলে চুল ফুল সারাত অনেক আমার প্রতি অনেক অত্যাচার হয় মোটামুটি ফ্রেশ হয়ে আসছি তোমরা একটু ওয়েট করো তো তোমরা এখন আমার ইন্ট্রোটাই দেখো তো আগে যাও আমার ইনডোরটা একটু দেখে আসো বনভিটা আর হচ্ছে আছে একটা ব্রিটানিয়া বিস্কুট আমি খুব কমই খাই আমার চেহারা দেখি তুমি বুঝতে পারছো তো আমি একটু অনেক খেয়ে নিই তা তোমরা একটু ওয়েট করো আমি খেয়ে দিই আমি আবার আসি তো হোয়াটসঅ্যাপ গাইজ এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই দেখো দেখে আমায় কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন হয়েছে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টুইটার ফেসবুক ইনস্টা সব জায়গায় আমাকে পারলে ফলো করে দাও আমি সব জায়গায় অ্যাক্টিভ থাকি আর তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি এগোতে পারবো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দাও শেয়ার কমেন্ট করে পুরো আগুন লাগিয়ে দাও আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলটা আছে তো বেলটা টাং করে দিয়েছি একটু আড্ডা মারতে তো একটু আড্ডা মেরে আসি তো আমি একটু কল করবো પાર્ટનર তো তোমরা দেখো ভিডিও হ্যালো হ্যালো কোথায় এই তো যাচ্ছি সবাই আছে তো তো ওদের সাথে কথা হয়ে গেছে আমি এখন যাচ্ছি ওদের কাছে ওরা এখন আছে ওরা সবাই আড্ডা মারছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি একটুখানি যাই গিয়ে কে আছি তো আমরা চলে এসছি ভাইদের কাছে ভাইরা এখন রোদের মধ্যে দায় রয়েছে আমার জন্য তো দেখছো এরা হচ্ছে আমার খুব কাছের মানুষ এরা না থাকলে হয়তো আমার ইউটিউবটাই আমি কিছু করতে পারতাম না এই এক ভাই খুবই ভালো ছেলে আমার বন্ধুগুলো আমরা এখন যাচ্ছি একটু আড্ডা মারতে অনেকদিন পর বাড়ি দিয়ে সবাই বেরোলো এমনিতেই লকডাউন চলছে তার মধ্যে আমরা এই আড্ডা মারছি আমরা খুব হারামি ছেলে কিন্তু আগের দিয়ে বলছি ঠিক আছে মানে ঠিক আছে কেউ কমেন্ট করে আর জানিও না লকডাউনের মধ্যে কেন করছি তো তোমরা দেখো ভিডিওটা কয়েকটা স্লো মোশনের শট নিচ্ছিলাম তো চলো আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো দেখছো ভাইরা সব আমার জন্য রোদে বেরিয়েছে ওদেরকে থ্যাংক ইউ দেওয়াটা আমার পক্ষে ভুল হবে ঠিক আছে ওদেরকে থ্যাংক ইউ দিয়ে কিছু হবে না তো ওদের জন্য ওদের যেটা দেওয়ার কথা আমি ওদেরকে সেটাই দেবো এই দেবো সামনে আমার বার্থডে আসছে আর যেটা হচ্ছে কথা ভিডিও তো হচ্ছে সবই ঠিক আছে কিন্তু ওই আমার মাধ্যমিক পরীক্ষা চলে এসছে যা জেনেছিলাম যে হবে না কিন্তু পরীক্ষা আবার নাকি হবে তো এর জন্য আমি খুবই দুঃখিত আর যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময় তো আর বেশি ভিডিও করা যাবে না মাও খেলাবে আর হচ্ছে তো দেখো একটুখানি আমাদের তো এইটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের ভাটা এখানে আমরা ছোটোবেলায় অনেকে আড্ডা মেরেছি এখন আর আসা হয় না আজকে অনেকদিন পরই আসলাম আর ভিডিও হচ্ছে এ হচ্ছে পুকুর এখান দিয়ে আমরা প্লেন দেখি কারণ আমার এত প্লেন চড়ার মতো তো টাকা নেই তাই আমরা এইখান দিয়ে প্লেন দেখেই মনটাকে শান্তি করে রাখি मैं गरीब हूँ मैं गरीब हूँ मेरे मम्मी पापा मुझे गरीब जन्म दिए हाँ मुझे मम्मी पापा से बढ़कर कोई चीज नहीं है मैं गरीब ही ठीक हूँ মনটাকে শান্তি করে রাখি তো তোমরা একটু দেখো এই জায়গাটার লোকেশানটা এখানে তোমরা আসতে পারো তো এখানে তোমরা ফটো তোলার জন্য আসতে পারো আমরা হচ্ছে এখানে হচ্ছে খুব এনজয় করি ছোটোবেলা থেকেই তো এই ওয়েদারটা তোমরা দেখো এই লকডাউনের সময় আমরা এখানে এসেছি ভিডিওটা বানানোর জন্য তো এখানে আর যাওয়া যাবে না এই ওই সাইডে এবার হচ্ছে এই সাইডটা দেখো এখানটা তোমরা আসতে পারো জায়গাটা খুব ভালো জায়গা সো আমরা আগে এখানে অনেকই আসতাম এসে ভিডিও করতাম ছবি তুলতাম তোমরাও আসতে পারো চাইলে এই লকডাউনের মধ্যে আমি ভিডিও করছি কেউ কিছু কমেন্টে জানাতে হবে না আমি জানি আমি খুব বাইরে ছেলে তো গাই আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে এত গরম এত গরম কি আর বলবো দেখো চুলের অবস্থা এক কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে অবস্থা আমার অবস্থা দেখো সো আমি এখন স্নান করে খেয়ে দিয়ে আমি আবার আসছি তো গাইজ এখন বাজে বিকেল পাঁচটা তিন তো আমি এখন যাচ্ছি মাঠের দিকে শুনলাম খেলা হবে খেলা হবে তা একটু দেখে আসি তো তোমরা দেখো দেখো কোভিডের সময় এত লোক বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমিও ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি একটা দরকারি কাজ এরা কি জানি না আমি কি করছে অনেকে আবার মাস্ক না পরেও ঘুরে বেড়াচ্ছে এগুলো ঠিক নয় হাই গাইজ আমি মাঠে চলে এসেছি তো তোমরা দেখো খেলা আমিও খেলা দেখে এনজয় করছি তোমরাও একটু খেলা দেখো আজকের ভিডিওটা ওই অবধি আর যারা যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখো কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার করো অবশ্যই আর সাবস্ক্রাইব করে দাও যারা যখনই সাবস্ক্রাইব করবে তখন পাশে যে বেলাইকনটা আছে ওই বেলাইকনটা আইকনটা টাং করে ক্লিক করে দাও আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে তো আমাকে সাপোর্ট করতে হবে